কেন সকেট চুল তো ভালোই কাটছু তোকে যে আমি আর্মি সাত দেবার কোনো তো তুই এটা কি সাত দিয়াচ্ছু কৃষক ম্যাডাম আমি তো আর্মি সাটি দিয়াচ্ছি সেলুনের যে সেলুন আলাক কোসিনু আর্মি কাট দিয়ে দেন ওরা ইনকে করে কেটে দিল তা আমি কি করবো কন তুই যে চুল কেটে আচ্ছু তাই মেলা যাই হোক তোকে যে কালকে ইংরেজি পড়া দিস সেগুলো কি হসে ম্যাডাম ইংরেজি আবার পড়া লাগে নাকি ইংরেজি হচ্ছে আমার কাছে সবচেয়ে সোজা একটা সাবজেক্ট বা পুরে ঠেলা তোর কথা শুনে মনে হচ্ছে তুই ইংরেজির জাহাজ হয়ে আছু না না ম্যাডাম ইংলিশের জাহাজ করলে ভুলই হবি হামাক আপনি ইংলিশের সাবমেরিন কভার পারেন তাহলে তুই এ থেকে জেড পর্যন্ত কোনো কিছুর একটা করে নাম ক আচ্ছা ম্যাডাম ঠিক আছে এটা কোনো প্রশ্ন হলো আমি তো একলি শেষে বেমাকটি কয়ে দিবের পামু oh, A for Akbar B for Bakkar C for Serajul D for Dipjol E for Enamul F for Forkan G for Gofar H for Helal I for Ibrahim J for Joylal K for Kashem L for Latif M for Matlubar N for Nanu এ তুই থামবো নাকি থামলে তো দাঁত লড়ে দেবো কে তুই এলাকার বিভাগ বয়স্ক মানুষের নাম মুখস্থ করছো নাকি রে যাই হোক তুই জিঙ্কে করে পড়াশোনা করিচ্ছু তুই যে বড় হয়ে কি করবো আল্লাহ ভালো জানে আচ্ছা তোর পড়াশোনা করার উদ্দেশ্য কি তুই বড় হয়ে কি করবে চাস ম্যাডাম আমার পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে বিয়ে করা আমি সেই রকম একটা সুন্দর বেটিসল দেখে বিয়ে করবে চাই কিন্তু পড়াশোনা না করলে যে ভালো বেটিসলক বিয়ে করা যাবার লয় সেই জন্য আমি পড়াশোনা করিচ্ছি কারে এ জঙ্গলে তুই কি আমি কোনো কোনোদিনও ছাড়বো না ভালো হয়ে যা করছি বুঝছি তুই কত ইংলিশ প্যাস থাক তোরা ইংলিশ কল লাগবি লয় এবার তুই গণিত কত কি তুই গণিত কেঙ্কা প্যাস ম্যাডাম ইংলিশ অঙ্গ কোনোটাতে আমার সমস্যা নাই আমার সমস্যা খালি বাংলাত ওই কবির লেখকে করে নাম আমার মনে থাকে না আপনি বইয়ের যে কোনো জায়গার থেকে আমাকে অঙ্ক ধরবার পারেন আমি এক মুহূর্তের মধ্যে সব কয়ে দিব তুই একবারে কতগুলো জোর সংখ্যা কবার পাইছ দেখি কত আমি কোয়া শুরু করিচ্ছি ম্যাডাম আপনি গুনতে থাকেন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ একান্ন এই গাধা এই তো খামি কুমার করছিস জোর সংখ্যা তুই করছু বেজর সংখ্যা তুই কি কোনদিন সোজা হবো না কারে ম্যাডাম আমি ইনকে করেই পড়ছি কিন্তু পড়ার সময় বুঝবার পাইনি কোনটা জোর আর কোনটা বেজোর আচ্ছা ওগুলো বাদ দে তুই কত এখন যে শীতের দিন এই শীতের দিনে সবচেয়ে বেশি বেকায়দাত আছে কেরা ম্যাডাম এই শীতের সবচেয়ে বেশি বেকায়দাত আছে হচ্ছে নারকেলের তেল oh, কি করলো নারকেলের তেল মানে নারকেলের তেল কেমনে বেকায়দাত থাকে দেখি কত ম্যাডাম শীতের দিনে সকালে আবহাওয়া একরকম থাকে দুপুরে অন্যরকম হয়ে যায় আবার বিকালে একরকম থাকে রাত্রে অন্য ধরনের হয়ে যায় এই কারণে নারকেলের তেল নিজে বুঝবে পায় না ওই জমে যাবি নাকি গলে যাবি সেই কারণে শীতের সময় সবচেয়ে বেশি বেকায়দার থাকে হচ্ছে নারকেলের তেল বাপুরে তোর বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেনু তুই এত বুদ্ধি কুত থেকে পাইস রে আমি তো না কাঁচা বাদাম খেলে মানুষের বুদ্ধি বেশি হয় তা তুই কাঁচা বাদাম খাস নাকি প্রতিদিন সেই কথা আমিও শুনছি নু ম্যাডাম যে কাঁচা বাদাম ভিজে ধুয়ে খেলে নাকি বুদ্ধি বেশি হয় হাটর থেকে দশ টাকার কাঁচা বাদাম নিয়ে এসে ভিজে থুসি যে তাকে খেলে আমার বুদ্ধি বেশি হবিনি কিন্তু কুটি ভিজে থুসি সেটাই আর আমার পরে মনে নেই তোর বাপ অনেক আশা করে আমার এটি তোকে ভর্তি করে দিয়ে গেছিল কিন্তু তোর যে অবস্থা দেখিচ্ছি শুরুর থেকে বিটলেমি করে আসিচ্ছু এখন আর বিটলেমি করিস না আমি যা যা কই আমার সাথে ঠিক মতো উত্তর দে আচ্ছা ম্যাডাম ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে আবার প্রশ্ন ধরা শুরু করেন তুই তাহলে ক খাটো মানুষের বিশেষ গুণ কি ম্যাডাম খাটো মানুষের বিশেষ একটা গুণ আছে সেটা হচ্ছে যে কোনো লম্বা মানুষ যখন খাটো মানুষকে দেখতে লাই তখন মাথা নিচু করে দেখা লাগে আর খাটো মানুষ কোনো দিন কোনো মানুষের সামনে মাথা নিচু করে চলে না সবসময় মাথা উঁচু করে চলে তোক যদি আর আমি দুই তিন মাস পড়াই তাহলে তুই আমার মাথা পাগলা করে ফেলে দিব রে তুই এগুলো বুদ্ধি কুন্ডি থেকে পাস ম্যাডাম এটি আবার বুদ্ধির কি দেখলেন আপনি এটা তো সগলি জানে যে খাটো মানুষক দেখবার চাইলে মাথা নিচু করেই দেখা লাগবি এ তোক মেলাক্ষণ ধরে পড়াচ্ছি তোক পড়াতে আর ভাল লাগছে না দেখি তুই একটা গান কত তাই নাকি ম্যাডাম আপনি আমার গান শুনবেন আমার গান শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আমার গানের গলা সেই সুন্দর ম্যাডাম বাংলা ইংরেজি হিন্দি চাইনিজ আরবি নাকি ভাঁজপুরি গান শুনবেন ম্যাডাম খালি একবার কন বাপরে তুই সব গাড়ি পাস নাকি পেমা একটি নাম করে পটপট করে কলু ম্যাডাম আপনি তো জানেন না আমি হচ্ছি হিরো আলমের ভক্ত আর হিরো আলমের যতগুলো গান আসিছে সবগুলোই আমার মুখস্থ আচ্ছা তুই বাউল সুকুমারের একটা বাংলা গান ক oh, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এ তুই থাম থাম থাম তোর গান শুনে আমার জিউ শুকে গেছে এই গান যদি তুই আর এক লাইন কোস তাহলে এলাকার যত জঙ্গলে প্রাণী আছে সব চলে আসবি